শুভ সন্ধ্যা সবাইকে মেডি ক্যারিয়ার অ্যাপের সৌজন্যে আজকে যে ফ্রি ক্লাস এটা হচ্ছে সাতটায় হবার কথা ছিল কিন্তু কিছু ত্রুটির কারণে আমরা সেটা একটু লেট করে ফেলেছি তো তারপর আমাদের ক্লাসটা হচ্ছে এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে তারা একটু দ্রুত লাইভটা একটু শেয়ার করে দেবেন আর এর ফাঁকে আমি হচ্ছে একটু আমাদের যারা আমাদের সাথে ক্লাস করতে চায় তাদেরকে একটু জানিয়ে দেয় আপনারাও জয়েন হতে থাকেন নমস্কার দাদা ভালো আছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সিফাত আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম অনেকে জয়েন করেছেন আমাদের সাথে আফরোজা আক্তার শান্ত জয়েন করেছেন কৃষ্ণ জয়েন করেছেন এইচএসসি দুই হাজার উনিশ এবার কি ফর্ম তুলতে পারবো গত বছর বা বিগত দিনের নীতিমালা অনুযায়ী এবছর আপনি ফর্ম তুলতে পারবেন না আমাকে তো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে রাজকুমার আতুল দে আমাদের সাথে জয়েন করেছেন আজকে আমরা দেখতেই পাচ্ছি আমাদের Medicareer made for nursing profession Medicareer অ্যাপে সৌজন্য আজকে যে নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতির ফ্রি ক্লাস এটার বিষয় হচ্ছে সাধারণ গণিত এবং আজকে আমরা পড়ব হচ্ছে অনুপাত টপিক নিয়ে বসে থাকতে থাকতে মাথাটা ব্যথা হয়ে গেলাম অপেক্ষার ফল সুমিষ্ট হয় আনিকা ইসলাম আমাদের সাথে জয়েন করেছে আনিকা আহমেদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনন্যা রায় শ্রুতি কেমন আছেন দাদা ভালো আছি আমি আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো আছি ভাইয়েরা আমার বোনেরা আমার আমরা আজকে একটু অন্য দিনের তুলনায় আমরা আজকে যেটা করেছি আমরা এমসিকিউগুলো টাইপ করে রেখেছি সো আমাদের আজকে ক্লাসটা করতে একটু কম সময় লাগবে মানে অন্যদিন যেরকম আমাকে লিখতে হয় সেটা আজকে করতে হবে না বিধায় আপনাদের একটু দ্রুত আমি শেষ করতে পারবো মিষ্টি আক্তার জয়েন করেছেন রেজাউল করিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটু আমাদের গ্রুপগুলোতে একটু জানিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আপনারাও চাইলে আপনাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিতে পারেন আমাদের অনেকেই আবার বলে থাকেন যেন মেনশান দেই তাদেরকে কিন্তু আসলে সবার নাম তো খেয়াল থাকে না মেনশান দেওয়া সেই কারণে সম্ভব হয় না তো আমরা চেষ্টা করি ওকে অনেকে সময় করছে ক্লাসের জন্য ওয়েট করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে আচ্ছা ভাই অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে ভর্তির যেহেতু এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা সুতরাং হচ্ছে আশা করা যায় মে <coughs> জুনের মধ্যে মেতেই বা এপ্রিলের শেষের দিকে সার্কুলার দিয়ে দিবে তারপর আপনাদের আবেদনের জন্য সময় দেবে দেন হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শান্তিদা সার্ভার সাউন্ড কম কেন মনি সাউন্ড কম কেন আমি তো এখান থেকে ফুল কন্ট্রোল করার চেষ্টা করি আপনাদেরকে তারপর আপনারা কেন কম শোনেন আসলে সারাদিন কাজ করতে করতে মনে হয় যেন সন্ধ্যার পরে এনার্জি কমে যায় সেটা একটা ব্যাপার সাউন্ড খুবই কম দেখুন তো এবার ঠিক আছে কিনা বা সাউন্ড আরেকটু শোনা যায় কিনা দেখেন তো আপনাদের ফোনের সাউন্ড হাই করে দিয়েছেন তো ফোনের সাউন্ড আবার কমাই রেখে আমার সাউন্ড বাড়াইতে বললে বারবার লাভ নাই ফোনের সাউন্ড আশা করি বাড়াই রাখবেন তারপর আমারে বলবেন যে ভাইয়া সাউন্ড বাড়ান স্যার আর্ম ফোর্স নিয়ে কিছু বলেন আর্ম ফোর্স নিয়ে আমরা আপনাদের জন্য বিস্তারিত তথ্য সহ ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করেছি তো আপনি যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হয়তো বুঝবেন যে আর্ম ফোর্স নিয়ে যে তথ্য আপনাদের প্রয়োজন ছিল সেটা আমরা সরবরাহ করার চেষ্টা করেছি আপনাদেরকে আচ্ছা আমি হচ্ছে সেই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না আমি দিতে পারবো কিনা কারণ আমার হচ্ছে আইডি মানে আমার ব্যক্তিগত আইডি রেস্ট্রিকশন দেয়া আছে সুতরাং হ্যাঁ দিতে পেরেছি কমেন্ট ওকে দেখুন আমি পিন কমেন্টে আর্মি নার্সিং সম্পর্কে বা এফ এমআই সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমি দিয়ে দিয়েছি পিন কমেন্টে একটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন কবে এক্সাম হতে পারে এক্সাম হতে পারে হচ্ছে মে জুনে হতে পারে আশা করা যাচ্ছে ফারজানা রহমান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা দেরি করব না আমরা শুরু করে দিব তো আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যে অনুপাত আজকে আমরা অনুপাত পড়ব অনুপাত বলতে আসলে কি বোঝায় অনুপাত শব্দের অর্থ হচ্ছে তুলনা করা দুই বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা করাকেই অর্থাৎ একটির চেয়ে আরেকটি তুলনায় কতগুণ বড় বা ছোট সেই প্রকাশ করার মাধ্যমকেই আসলে অনুপাত বলে অর্থাৎ যেমন হচ্ছে দুই অনুপাত তিন অর্থাৎ এটাকে দুই বাই তিন আকার লেখা যায় অর্থাৎ অনুপাত হচ্ছে যে এটা হচ্ছে মূলত একটা ভগ্নাংশ রাশি এই দুই আর তিন এই যে অনুপাত এটাকে অনুপাত হিসেবেই বলে মাঝখানে যে ক্লোনটা রয়েছে এটা অনুপাতের চিহ্ন মূলত এই দুইকে বলা হবে পূর্ব রাশি বা প্রথম রাশি আর এই যে তিন রয়েছে এটাকে বলা হবে উত্তর রাশি বা দ্বিতীয় রাশি বা পররাশি অনেক সময় বলে অনুপাত নানা ধরনের অনুপাত রয়েছে সরল অনুপাত গুরু অনুপাত লঘু অনুপাত সেসব সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে না আমরা জানবো শুধু অনুপাত মানে হচ্ছে তুলনা করা এবং অনুপাত অনুপাতে যে দুইটা রাশি থাকে বা এর একের অধিক রাশির মধ্যে অনুপাত হইতে পারে এক যেটা বাম পাশে থাকে সেটাকে বলে পূর্ব রাশি বা প্রথম ভাগ বা প্রথম রাশি আর যেটা ডান পাশে থাকে সেটাকে বলা হচ্ছে উত্তর রাশি বা পররাশি সো আমরা দেখে নিলাম আসলে অনুপাত সম্পর্কে একটু এরপর আমরা হচ্ছে প্রথমে ম্যাথে চলে যাব একটা বলা আছে দু টাকা ইভা মন্নি এবং রুমকির মধ্যে তিন অনুপাত সাত অনুপাত চোদ্দ এই অনুপাতে ভাগ করে দেয়া হলো ইভা কত টাকা পাবে এখানে আমাদের মোট টাকা দেয়া আছে কত দু হাজার একশো ষাট টাকা এই টাকাটা থেকে এই অনুপাতে অর্থাৎ এই মোট টাকাটা যত ভাগ তার এই যে যত ভাগ মোট টাকাটা যত ভাগ কত ভাগ তিন ভাগ সাত ভাগ এবং চোদ্দ ভাগ এইটা যোগ করলে যত ভাগ হয় এই যোগ করলে যত ভাগ হয় তার তিন ভাগ পাবে হচ্ছে ইভা সাত ভাগ পাবে হচ্ছে মুন্নি এবং চোদ্দ ভাগ পাবে হচ্ছে রুম কি তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করব আমরা যদি নর্মালি করি তাহলে নর্মালি যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখব মোট মূলধন মোট টাকা দু টাকা তাদের অনুপাত ইভা আমি একটু প্রথমে আসলে ইলাবোরেটরি করাচ্ছি তারপর আপনাদেরকে আমি শর্টকাটটা দেখিয়ে দিব কারণ ইলাবোরেটলি অনেকেই হয়তো বা সবাই আশা করছি সবাই এখানে যারা আছেন তারা এই অনুপাতের ম্যাথগুলো পারেন কি বলেন আপনারা কমেন্টে একটু জানান তো সবাই কি অনুপাতের ম্যাথগুলো পারেন দেখি কি বলে সবাই স্যার লেখাগুলো একটু নিচে নামান লামান দেখা যায় না আচ্ছা ওকে বুঝতে পেরেছি আসলে আপনি লাইভ লেখাটার কারণে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না ওকে আমি লেখাগুলোকে একটু নিচে নামানোর ব্যবস্থা করছি দেখেন তো এবার ঠিক আছে স্বপ্না আক্তার বলেছে ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসে না ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসে না মানে কি আমি আপনার কথাটা বুঝতে পারিনি আচ্ছা হ্যাঁ আমি ক্ষণিকের আগন্তুক আপনার আপনার সমস্যার সমাধান করে দিয়েছি ঠিক আছে এবার সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখেন তো একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমরা চাই আমরা যেই এই যে গ্রুপটা এটা আমার আপনার সবার এই গ্রুপটাতে আমরা যখন পড়াশোনা করব তখন সবাই ভালো ব্যবহার ভালো আচরণ বজায় রাখবেন স্যার আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা মাথার মধ্যে থাকে ঘটানোর যাদের ইন্টেনশন থাকে তাদের জন্য কিন্তু ভাগার রয়েছে আমি ইতিমধ্যে একজনকে ভাগারে পাঠিয়ে দিয়েছি সো আমরা মেম্বার নিয়ে টেনশন করি না একজনকে ভাগারে পাঠিয়ে দিয়েছি আমি অলরেডি আচ্ছা তাহলে এখন আমরা একটু অনুপাতগুলোর যোগফল দেখব অনুপাতগুলোর যোগফল আমি একটু ইলাবোরেটলি করাচ্ছি হয়তো অনেকে বিরক্ত হতে পারেন কিন্তু কেন করাচ্ছি সেটা একটু বুঝতে পারবেন আসলে অনুপাতগুলোর যোগফল অনুপাতগুলোর যোগফল কত তিন যোগ সাত যোগ চোদ্দ সমান হচ্ছে কত সাত তিন দশ চোদ্দো আট দশ চব্বিশ তাহলে এখন ইভা পাবে কত ইভা পাবে হচ্ছে একুশশো ষাট এর অর্থাৎ এই এর মানে কিন্তু গুণ এর এই চব্বিশ তো মোট অংশ মোট অংশ চব্বিশ তার হচ্ছে তিন ভাগ পাবে ইভা তাহলে মোট মূলধন এবং মোট অংশ এর ইভার অংশ তাই তো এটা পাবে হচ্ছে ইভা তাহলে এইটা কত হবে এটা যদি আমরা দেখি তিন আটে চব্বিশ এবং আট থেকে এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে দুশো সত্তর টাকা অর্থাৎ এটা যদি আমরা শর্টকাটে দেখি তাহলে এটা আমরা বলবো হচ্ছে পৃথকভাবে যে পেতে চায় অর্থাৎ পৃথকভাবে অর্থাৎ পৃথকভাবে যার পৃথকভাবে পরিমাণ আমরা কিন্তু এটাকে একটা জেনারেলাইজ করার চেষ্টা করছি পৃথকভাবে পরিমাণ সমান সমান মোট মোট পরিমাণ ভাগ অনুপাতগুলোর যোগফল গুণ যার অংশ আমি কি বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন পৃথকভাবে পরিমাণ যখন ইন্ডিভিজুয়ালি কারো পরিমাণ চাওয়া হবে তাহলে পৃথকভাবে পরিমাণ হচ্ছে মোট পরিমাণ এবং আমি আরেকটু জুম আউট করে দেই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না একশো তিরিশ ওকে মোট পরিমাণ ভাগ অনুপাতগুলোর যোগফল সমান যার অংশ অর্থাৎ এই ম্যাথটাতে যদি বলা হতো যে মুন্নির কত অংশ তাহলে মুন্নির কত অংশ অর্থাৎ মুন্নি পাবে আমরা ইভার বদলে বদলে চিন্তা করলাম যে মুন্নির অংশ তাহলে মুন্নি পাবে তাহলে মোট পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে দুই ভাগ অনুপাতের যোগফল কত চব্বিশ গুণ মুন্নির অংশ কত সাত তাহলে তাহলে এটা ক্যালকুলেট করেন একটু হিসাব করেন কত আসে এইটা কত আসে হিসাব করেন একটু যে যদি আমরা মুন্নির অংশ চিন্তা করি মুন্নির অংশ চিন্তা করলে একুশশো ষাট গুণ সাত ভাগ চব্বিশ অর্থাৎ ছশো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা ওকে তাহলে এই মুন্নির বদলে কিন্তু রুম কিটটাও চেয়ে বসতে পারতো তার মানে এই এইটার বদলে কি হইতো চোদ্দো দিয়ে গুণ হইতো ক্লিয়ার সবার কাছে সবার কাছে ক্লিয়ার এখন দেখা যায় আমি নিজেও খেয়াল করছি যে দেখা যায় কিনা ম্যাথটা সবার কাছে ক্লিয়ার কিনা মিষ্টি মেয়ে একটু শর্ট করে দেখান যাতে একটু সময় বাঁচে এত সময় বাঁচে আপনি কই যাচ্ছেন আমি তো তাই বুঝি না আচ্ছা তাহলে আমরা এর পরের ম্যাথটা দেখব পরের ম্যাথ হচ্ছে ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে তিন অনুপাত সাত অনুপাত দশ ভাগে ভাগ করা হলো টুকরোগুলোর সাইজ কত টুকরাগুলোর সাইজ কত এটা কি আপনারা সমাধান করতে পারবেন টুকরাগুলোর সাইজ কত তাহলে এখানে কি হবে আমরা যদি শর্টকাট অ্যাপ্লাই করে করি বলছে টুকরাগুলোর সাইজ কত কিন্তু এইখানে একটা কথা আছে আমরা টুকরাগুলোর সাইজ বের করতে হবে তার মানে এই এইটা কয় ভাগে ভাগ করছে এক ভাগ দুই ভাগ এবং তিন ভাগ তার মানে আমরা এক ভাগ দুই ভাগ তিন ভাগই ধরি অর্থাৎ প্রথম ভাগ প্রথম ভাগ সমান সমান কত ষাট বাই অনুপাতগুলোর যোগফল কত সাত আর তিনে দশ দশ আর দশ কুড়ি গুণ প্রথম অনুপাত কত তিন তার মানে এইটা এটা কাটা গেল তিনবার তিন তিন নয় দ্বিতীয় ভাগ কত দ্বিতীয় ভাগ হচ্ছে সাত দুঃখিত দ্বিতীয় ভাগ হচ্ছে ষাট ভাগ কুড়ি গুণ সাত সমান কত একুশ তৃতীয় ভাগ কত আপনারা একটু বের করে উত্তর দিন আচ্ছা তানজিলা ইতিমধ্যে আমাদের উত্তর দিয়ে দিয়েছেন আমরা দেখব তৃতীয় ভাগ বাকি তৃতীয় ভাগ আচ্ছা ম্যাথগুলো দেখেন না লাইভের জন্যে আচ্ছা আমাদের এটা পরের ক্লাসে যেটা করতে হবে আমাদেরকে একটু হিসেব করে করতে হবে যাতে ম্যাথের এই লাইভ লেখাটার কারণে যাতে আমাদের ম্যাথগুলো হাইড হয়ে না যায় ওকে সেটা আমরা হিসেব করে করব একটু আচ্ছা তৃতীয় ভাগ কত হবে অনেকে কমেন্ট করেছেন আচ্ছা তৃতীয় ভাগ হচ্ছে ফয়সাল কবির মতিউর বলেছেন তিরিশ শেষ ভাগ হচ্ছে তিরিশ তানজিলাও বলেছেন তিরিশ আমরা তাহলে তৃতীয় ভাগটাও দেখে ফেলি হ্যাঁ আপনারা সবাই কমপ্লিট করতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এরকম আপনারা যদি রেসপন্সিভ থাকেন তাহলে আমাদেরও কিন্তু সময়টা বাঁচবে এবং যারা বেশি সময় বাঁচাইতে চান তারা কি করবেন আমি জানি না আচ্ছা যদি কারো এখন নেটওয়ার্কের কারণে আপনারা না দেখতে পারেন ভিডিওটা ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Medicareer M EDI e C A R double R এটা কিন্তু আপনাদের এখানে দেওয়াও আছে পিন কমেন্টে একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকেও আপনারা চ্যানেলটা পেয়ে যাবেন ঠিক আছে ওকে তাহলে এটা আরও আমরা সমাধান করলাম না আমরা তৃতীয় ম্যাথে চলে যাব বলা হচ্ছে দুইশো একষট্টিটি আম তিন ভাগ ভাইয়ের মধ্যে one by third one by fifth এবং ওয়ান বাই নাইন অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে প্রথম ভাই কতটি আম পাবে এটা আমরা দুইটা উপায়ে ম্যাথটা সমাধান করতে পারি একটা হচ্ছে আমরা ভগ্নাংশ দিয়েই সমাধান করতে পারি আবার ভগ্নাংশ ছাড়াও আমরা সমাধান কিন্তু করে ফেলতে পারি সো যদি আমরা কি প্রথমে ভগ্নাংশ দিয়ে সমাধান করব নাকি ভগ্নাংশ ব্যতিরিকে করবো আপনারা একটু কমেন্ট করে জানান ভগ্নাংশ দিয়ে করব কি না ভাই এতজন আমাদেরকে দেখছেন অথচ কেউ একটা শেয়ার করতে চান না শেয়ার করতে কি ভাই টাকা পয়সা লাগে বলেন তো একটু আমাকে মেডিকেরিয়ার আপনাদেরকে তো ইফোর্ট দিচ্ছে কোনো না কোনোভাবে আপনাদেরকে তো হেল্প করার চেষ্টা করছে তাহলে আপনারা মেডিকেরিয়ারকে একটু হেল্প করতে সমস্যা কোথায় আপনারা তো একটা শেয়ার দিতে পারেন একটা শেয়ার দিতে টাকা পয়সা লাগে না নিজের টাইম লাইনে দিন অথবা কোনো গ্রুপে কোনো পেজে আপনারা শেয়ার দিয়ে দিন একটু আচ্ছা তাহলে আমরা প্রথম ভাই কত আম পাবে সেটা একটু দেখব তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে আমরা একটু এইটার গুণফল যোগফলটা করে রাখি তাহলে আমাদের করতে সুবিধা হবে তিন পাঁচে পনেরো তিন তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আচ্ছা ফোরটি ফাইভ তাহলে কত থাকবে পনেরো প্লাস নাইন প্লাস ফাইভ সমান twenty nine by forty five আচ্ছা তাহলে মোট অংশ দেখলাম কত আমরা মোট দেখছি twenty nine by forty five তাহলে প্রথম ভাই পাবে দুইশো একষট্টি by twenty nine by forty five into one by third অর্থাৎ দুইশো একষট্টি এটা কী হবে এটা কি করলে উল্টে যাবে এটা তো উল্টে যাবে তাই তো দুইশো একষট্টি গুণ কত হবে এটা forty five by twenty nine গুণ ওয়ান বাই থার্ড অর্থাৎ এটা দিয়ে এটা কাটলে কতবার যায় নয়বার যায় দুঃখিত আমরা ইংরেজি বাংলা লিখে ফেলছি নয়বার আর তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে নয় পনেরো একশো পঁয়ত্রিশ ক্লিয়ার একশো পঁয়ত্রিশটি আম পাবে প্রথম ভাই ভাগে একশো পঁয়ত্রিশটি আম পাবে আচ্ছা এবার আপনারা একটা কাজ করেন দ্বিতীয় ভাই কত পাবে এবং তৃতীয় ভাই কত পাবে এটি একটু কমেন্ট করে জানিয়ে দিন দ্বিতীয় ভাই কত পাবে তৃতীয় ভাই কত পাবে দ্বিতীয় ভাই কত এবং তৃতীয় ভাই কত এখনও যারা শেয়ার দিতে টাকা পয়সার কথা চিন্তা করছেন তারা শেয়ার দিয়েন না টাকা পয়সা খরচ হয়ে যাইতে পারে আমি বলেছি দ্বিতীয় এবং তৃতীয় ভাই কত পাবে দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন ঠিক আছে আমি বলেছিলাম আর একটা ব্যাপার যে বলেছিলাম ভগ্নাংশ দিয়ে করবেন কি না আর ভগ্নাংশ না দিয়ে করবেন কি না এইটা আপনারা একটা কাজ করতে পারেন যে ভগ্নাংশের ক্ষেত্রে আপনারা এটাকে ভাঙাই নিতে পারেন ভাঙাই নিতে পারেন কি এখানে অনুপাত ছিল কত one by third one by five এবং ওয়ান বাই নাইন তো এটাকে আপনারা যেটা করতে পারেন এইটার যে লসাগুটা এই যে হরগুলোর যে লসাগু সেটাকে আপনি উপরে রেখে ফোর্টি ফাইভ বাই থ্রি অনুপাত ফোর্টি ফাইভ বাই ফাইভ অনুপাত ফোর্টি ফাইভ বাই নাইন অনুপাত সমান সমান দেখেন পনেরো নয় এবং পাঁচ এই অনুপাতটা দিয়েও ম্যাথটা করতে পারেন সেক্ষেত্রে এইখানে পরিবর্তনটা আসবে অর্থাৎ এইটার বদলে কি হবে টু সিক্স ওয়ান ভাগ ফোর ফাইভ দুঃখিত ফোর ফাইভ না টু সিক্স ওয়ান ভাগ টোয়েন্টি নাইন ইন্টু হচ্ছে পনেরো প্রথম ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এইটা আসবে তাহলে এইটা দিয়ে এইটা নয় কাটবে আর হচ্ছে পনেরো গুণ হবে ক্লিয়ার আপনাদের কাছে দুইটা ভাবে দুইভাবেই কি ক্লিয়ার দুইভাবেই ক্লিয়ার কিনা আপনাদের কাছে ক্লিয়ার না হলে আবার দেখাবো সমস্যা নাই আচ্ছা অনেকেই উত্তর করেছেন তার মানে আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টা তাই তো শামসুন ডাহান লিমা কমেন্ট করেছেন তৃতীয় ভাইভাবে পঁয়তাল্লিশ আচ্ছা ওকে শরীফা সিদ্দিক একাশি বলেছেন একাশি হচ্ছে সেকেন্ড আচ্ছা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা থার্ড ম্যাথে চলে যাব থার্ড ম্যাথটা কি দুই বন্ধু আরিফ ও অর্ক যথাক্রমে বারোশো টাকা ও দু টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে কারবার বলতে বুঝছেন তো কারবারটা কি কারবার হচ্ছে ব্যবসা শুরু করে দুই বন্ধু আরিফ ও অর্ক যথাক্রমে বারোশো টাকা এবং দু টাকা নিয়ে কারবার শুরু করে আরেকবার দেখান প্রথম থেকে কোনটা প্রথম থেকে আবার দেখাবো সবাই বলছে ক্লিয়ার আপনি বলছেন প্রথম থেকে দেখাইতে আছে তারপর আমরা দেখতে যাচ্ছি একটু রিভার্সে আমি বলেছি এই যে ভগ্নাংশের অংশটুকু আছে সেটাকে আপনারা এই এভাবে নিউমেরিকে মানে না ভগ্নাংশে না সরল সরল সংখ্যায় বা অঙ্কে নিয়ে নিতে পারেন যেটা হচ্ছে এই লবগুলোর এই যে এখানে যে দুঃখিত হরগুলোর এই যে হরগুলোর লসাগু করে নিতে পারেন হরগুলোর রসাগু করে সেইটার যে টোটালটা আসবে সেইটাকে আবার হর দিয়ে ভাগ করতে হয় না অর্থাৎ হরগুলো লসে গসতে কত ফোর্টি ফাইভ সেটাকে আমি হর দিয়েই ভাগ করছি প্রত্যেক ক্ষেত্রে তো হর দিয়ে ভাগ করলে একটা ফিগার পেয়ে গেছি এটা কিন্তু ভগ্নাংশ না সেই ভগ্নাংশ না যেহেতু তার মানে টোটালটার কত এই অনুপাতগুলোর যোগফল কত টোয়েন্টি নাইন তাহলে আমি কী করছি টু সিক্স ওয়ানের সাথে টোয়েন্টি নাইন ভাগ দিছি আর হচ্ছে এর অংশ কত পনেরো সেটা দিয়ে গুণ করে দিছি আপনি চাইলে এইভাবেও করতে পারেন এইখানে আমি যে করলাম এইভাবেও করতে পারেন অথবা আপনি ভগ্নাংশ সরাসরি ভগ্নাংশ রেখে সেটা আপনি করতে পারেন তো ভগ্নাংশের এখানে কি হয় একটু উল্টে দিতে হয় আর যদি আপনি সরাসরি নাম্বার সংখ্যা দিয়ে করেন তাহলে আপনাকে উল্টে দিতে হবে না ওকে আশা করছি ক্লিয়ার দুই বন্ধু আরিফ অর্ক যথাক্রমে কত টাকা কত টাকা বারোশো টাকা এবং দুই টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে এক বছর পর কারবারে আটশো টাকা লাভ হয় আরিফ কত টাকা পাবে অর্থাৎ তাহলে আরিফের মূলধন কত বারোশো টাকা তাহলে বারোশো টাকা যে লাভ হয় সেই অনুপাতিত পাবে এবার এইটা কিন্তু একটা বড় সংখ্যা সো আমরা এটাকে কি করতে পারি একটু ছোট করে নিতে পারি ছোট করে নিতে পারি কীরকম ধরুন বারোশো অনুপাত দুই হাজার এখন দেখুন এটা আমরা চারশো দিয়ে ভাগ করতে পারি এটাকে যদি আমরা চারশো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু একটা ছোট্ট সংখ্যা পাওয়া যাব চারশো দিয়ে ভাগ করলে এইটাই পাবো তিন আর এইটাই পাবো কত পাঁচ এখন আরিফ পাবে কত টাকা তাহলে আমরা শর্টকাট দিয়ে একবারে করে ফেলি আরিফ পাবে এই আটশো চল্লিশ তো মোট মূলধন তাহলে আটশো চল্লিশের কত পাবে এই দুটার যোগফল কত আট দুটার যোগফল হচ্ছে আট আর আরিফের অংশ কত আরিফের অংশ তিন তাহলে তিন ঠিক আছে আরিফের অংশ তিন তাইলে আট একশো আট একশো আটশো আর পাঁচ আটে চল্লিশ অর্থাৎ একশো পাঁচ একশো পাঁচ গুণ তিন অর্থাৎ তিনশো পনেরো যদি আপনারা এইটাকে ভাঙাইতে না চান তাইলে আপনারা কিন্তু এটাও করতে পারেন তিন হাজার দুইশো টোটাল এবং সেই যে তিন অংশ থেকে হচ্ছে ভাগ হবে আটশো আবার গুণ হবে বারোশো এভাবেও কিন্তু করতে পারেন ওকে এভাবেও কিন্তু আপনারা করতে পারেন অর্থাৎ আপনি এটাকে ছোট না করেও কিন্তু করতে পারতেন অনেকেই সঠিক উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে যারা সঠিক উত্তর দিয়েছেন ইতিমধ্যেই আমাদের এলাকায় একটু কারেন্ট যায় বেশি আমার এলাকায়ও কারেন্ট যায় বেশি ঠিক আছে আচ্ছা অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছেন কিন্তু নুসুরনি আবার আরিফ কত টাকা পাবে আচ্ছা আরিফ কত টাকা পাবে সেটা কিন্তু আবার আমরা এভাবেও চিন্তা করতে পারি যে আটশো চল্লিশ বিয়োগ তিনশো পনেরো তার মানে কত পাবে পাঁচশো পঁচিশ এভাবেও কিন্তু চিন্তা করতে পারি আবার তার অংশ দিয়ে তিনের বদলে আমরা পাঁচ দিয়ে গুণ করেও কিন্তু বের করতে পারি ওকে আমরা চতুর্থ ম্যাথটা দেখব আমি গত ক্লাসে আমার সময় স্বল্পতার কারণে আপনাদের পিতা পুত্রের খুব কম পরিমাণ ম্যাথ করিয়েছি তো আমি চিন্তা করেছি যে আপনাদের জন্যে পিতা পুত্রের আরও বেশ কিছু ম্যাথ নিয়ে আমি পুরো একটা ভিডিও একটা না দুইটা পর্ব আপনাদেরকে দিব একটা পর্ব হচ্ছে আগামীকালকে আপলোড করা হবে সো পিতা পুত্রের শর্টকাট মেথডে যারা ম্যাথগুলো দেখতে চান তারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে কমেন্টে পিন কমেন্টে সেখান থেকে চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে সেখান থেকে চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমাদের পরের ম্যাথ হচ্ছে হৃদয়ে মাটি ও শাহিন এর মধ্যে বারোশো ষাট টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন মাটি শাহিনের সমান টাকা পায় এবং এবং কি হবে হৃদয় শাহিনের দ্বিগুণ টাকা পায় তাহলে কে কে আছে হৃদয় মাটি আর শাহিন এখন বলছে কি এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন মাটি শাহিনের সমান টাকা পায় এখন আমরা তো জানি না কে কত টাকা পাবে জানি কি জানি না সুতরাং আমরা একটা কাজ করি যেহেতু আমরা জানি না ধরি প্রত্যেকে এক্স টাকা পাবে এখন যদি হৃদয় এক্স টাকা পায় বলছে যে মাটি শাহিনের দুঃখিত মাটি শাহিনের কত পাবে মাটি হচ্ছে শাহিনের সমান টাকা পাবে তাহলে মাটি আর শাহিন দুজনে সমান টাকা পাবে তাহলে ধরেন শাহিন পাইলো এক্স আর মাটি পাইলো এক্স এখন বাকি আছে হৃদয়ের টাকা তাহলে হৃদয় শাহিনের দ্বিগুণ টাকা পায় তাহলে শাহিন কত পাইছে এক্স তার মানে হৃদয় পাবে টু এক্স এখন আমাদের টোটাল অনুপাতগুলোর যোগফল হইল কত টু এক্স যোগ এক্স যোগ এক্স তার মানে ফোর এক্স তাই তো এখন তাহলে এই এই টোটাল অনুপাত অনুপাতগুলোর মূলধন কত তাহলে সাইড এক্স সমান বারোশো ষাট টাকা অতএব এক্স সমান কত বারোশো ষাট ভাগ চার তার মানে কত টাকা আসলো তিনশো পনেরো টাকা তাইলে হৃদয় পায় কত টু এক্স তাহলে এক্সের মান যদি তিনশো পনেরো হয় তাহলে টু এক্স সমান সমান কত দুই গুণ তিনশো পনেরো সমান ছয়শো তিরিশ তাহলে হৃদয় কত টাকা পাবে ছয়শো তিরিশ টাকা অথবা আপনি এভাবেও করতে পারতেন এই ফোর এক্স ফোর এক্স রেখে আপনি সেটাও করতে পারতেন যে বারোশো ষাট ভাগ ফোর এক্স গুণ টু এক্স অর্থাৎ আমি যেটা বলেছি হৃদয় সমান বারোশো ষাট ভাগ চার এক্স গুণ টু এক্স এই এক্স এক্স কাটা যাবে চার দিয়ে এটাকে ভাগ হবে তিনশো পনেরো তাহলে তিনশো পনেরো গুণ দুই ছয়শো তিরিশ টাকা এইটা কিন্তু আমাদের শর্টকাট শর্টকাটে হয়ে গেল সবার কাছে কি ক্লিয়ার আমাদের যেটা হয় পরীক্ষার হলে আমরা একটু প্রশ্ন বুঝতে ভুল করি অনেক সময় ছোটোখাটো একটু গড়বড় দিয়ে দেয় আমরা অনেক সময় বুঝতে ভুল করি সবার কাছে ক্লিয়ার তো ভাইয়া একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন নাকি কমেন্ট করতে আপনাদের আবার আলসেমি লাগতেছে আমি বুঝি না দেখা যায় না কোনটা দেখা যায় না নিচের অংশ দেখা যায় না ওকে আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি দেখুন এবারে ভাইয়া দেখা যায় ইয়েস ক্লিয়ার ফয়সাল কবির মতিউর লিখেছেন আদ্রিতা রায় অদিতি লিখেছেন আচ্ছা ওকে ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা আরেকটা ম্যাথে দেখব ছয় নাম্বার ছয় নাম্বার ম্যাথে কি রয়েছে এক হাজার টাকা ক ও ক্ষয়ের মধ্যে এক অনুপাত চার ভাগে ভাগ করে নেয় তাহলে এক হাজার টাকা ক ও ক্ষয়ের মধ্যে এক অনুপাত চার অনুপাত চারে ভাগ করে নেয় ভাই শর্টভাবেই তো করাইলাম এরপর আর এর থেকে আর কিভাবে শর্ট করাবো এখন ইতি আক্তার বলছে আরেকবার বুঝিয়ে দেন স্যার আচ্ছা আরেকবার এর থেকে আর কিভাবে সহজভাবে বোঝায় তারপর আমি আরেকবার দেখছি আচ্ছা আমরা বলেছি যে কতজন ব্যক্তি আছে তিনজন কে কে হৃদয় মাটি ও শাহিন এর মধ্যে টোটাল মূলধন কত বারোশো ষাট তাইলে বলছে যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন মাটি শাহিনের সমান টাকা পায় তাহলে মাটি আর শাহিন সমান তার মানে মাটিও এক্স শাহিনও এক্স টাকা পাবে এটা ধরে নিলাম আমরা এবং হৃদয় পাবে শাহিনের দ্বিগুণ টাকা শাহিন পাইছে কত এক্স তার মানে হৃদয় পাবে টু এক্স তাহলে টোটাল কত হইল ফোর এক্স টু এক্স যোগ মানে হৃদয়ের টু এক্স মাটির টু মাটির এক্স এবং শাহিনের এক্স টোটাল হচ্ছে ফোর এক্স এখন হৃদয়ের অংশ কত টু এক্স তার মানে হৃদয় পাবে কত বারোশো ষাট মূলধন ভাগ ফোর এক্স গুণ টু এক্স এখন এই এক্স এক্স কাটলো এই চার থেকে এটা তিনশো পনেরো কাটলো গুণ করলাম ছয়শো তিরিশ টাকা নামলো অর্থাৎ হৃদয় পাবে কত ছয়শো তিরিশ টাকা ক্লিয়ার এখন আর ভেজাল থাকার কথা না এখন যদি ভেজাল থাকে তাইলে তাহেরি হুজুর সাহেবের সাথে দেখা করতে হবে ওনার কথায় কোনো ভেজাল নাই আচ্ছা নিচে করেছি আচ্ছা বলেছে যে কোশ্চেনগুলো নোট করার একটু সময় দেন কেন ভাইয়া অনেকেই তো ব্যস্ততা দিচ্ছে যে ভাইয়া মানে শর্ট করে দেখান একটু শর্ট করে সময় যাতে একটু সময় কম লাগে ভাইয়া আমি তাহলে আঠারোটা আজকে মনে হয় ষোলো সতেরোটা ম্যাথ সব একবারই করাই দেই নিস্তব্ধ স্বপ্ন বলেছেন সুজিত দাদা নতুন ছাত্রছাত্রী নিয়ে ব্যস্ত আছেন আমাদের কোনো খোঁজখবর নাই আপনাদের কি এখন বরণডালা নিয়ে আসতে হবে নাকি ভাই আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমি আপনার জন্য বরণডালা পাঠিয়ে দিব বাকি যারা আছেন আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্রিয়াঙ্কা ঢালি পুষ্পকৃষ্ণা জান্নাত সানজিদা মুমতাহিনা নসুর এরা একটু কমেন্ট করেন যে নিস্তব্ধ স্বপ্নকে কিভাবে তাকে স্পেশালি তাকে একটু টেক কেয়ার করতে হবে একটু কমেন্টে আমাকে জানাই দেন আচ্ছা তাহলে বলা আছে এক হাজার টাকার কি হবে ক খ দুজনের মধ্যে ভাগ হয়েছে তাহলে প্রথমে ক্ষয়ের অংশ বের করতে হবে তাহলে ক্ষয়ের অংশ কত তাহলে ক্ষয়ের অংশ হচ্ছে খ পাবে হচ্ছে অনুপাদ্যয়ের যোগফল কত এক আর চার পাঁচ তার মানে এক হাজার টাকা ভাগ পাঁচ গুণ চার তার মানে আটশো টাকা এখন এই আটশো টাকা হচ্ছে ক্ষয়ের অংশ এটাকে আর কার অংশ ক্ষয়ের এখন এই ক্ষয়ের অংশ সে নিজে তার মা এবং মেয়ের মধ্যে কত অনুপাতে ভাগ হয়েছে দুই এক এক তার মানে এই অনুপাতগুলোর যোগফল কত এই অনুপাতগুলোর যোগফল হচ্ছে চার তার মানে মেয়ে কত টাকা পাবে মেয়ে পাবে মূলধন কত এখন এখন ক্ষয়ের মূলধন থেকে ভাগ হবে আটশো ভাগ টোটাল কত অংশ চার অংশ গুণ মেয়ে কত টাকা পাবে তাহলে মেয়ের অংশ কত মেয়ে তাহলে প্রথমে সে সে মানে দুই অনুপাত তার মা মানে এক অনুপাত মেয়ে মানে হচ্ছে এক অনুপাত তার মানে এক তাইলে চার দিয়ে এটা কাটলে দুইশো সমান দুইশো টাকা বলেন তো সে নিজে কত টাকা পাবে সে নিজে কত টাকা পাবে মিষ্টি মেয়ে আপনিই তো আগে কমেন্ট করেছিলেন যে দ্রুত করাইতে এখন আপনিই আবার বলছেন নোট করার সময় দিতে হবে ঠিক আছে নোট করার সময় দিলাম আর শিব শিলভিয়া নিহিন লিখেছেন লিখা আরেকটু নিচে হলে ভালো হতো লিখা আরেকটু নিচে হোয়াট ডু মিন আমি বুঝতে পারছি না যে আপনি কি বোঝাতে চাচ্ছেন লেখা আরেকটু নিচে হলে ভালো হতো বুঝি নাই স্যার নীল পাখি বলেছেন বুঝি নাই স্যার এখানে দুইটা অনুপাত দেয়া আছে দেখুন প্রথমে বলছে এক হাজার টাকা ক ও ক্ষয়ের মধ্যে ভাগ হবে এক আর চার অনুপাতে এবার ক্ষয়ের যে অংশ পাবে সেই অংশ সে নিজে তার মা এবং মেয়ের মধ্যে ভাগ হবে দুই অনুপাত এক অনুপাত একে তাহলে মেয়ে কত টাকা পাবে তার মানে প্রথমে আমাদের এই ক্ষয়ের অংশ বের করতে হবে খ পাবে ক্ষয়ের অংশ আমরা বের করছি খ পাবে হচ্ছে মোট টাকা অনুপাত কত পাঁচ টোটাল অনুপাত কত পাঁচ এইবার ক্ষয়ের অংশ কত চার তার মানে খ পাবে হচ্ছে আটশো টাকা এই আটশো টাকার আবার এই অনুপাতগুলোতে ভাগ হবে তাহলে এখানে কত অনুপাত দুই এক এক মানে চার অনুপাত তাহলে মোট অনুপাত হচ্ছে চার তাহলে আটশো টাকার চার অনুপাত এবার মেয়ে পাবে কত মেয়ে পাবে হচ্ছে দেখেন এক অনুপাত তাহলে মেয়ে যদি এক অনুপাত পায় তাহলে সেই এক অনুপাত দিয়ে গুণ হবে তার মানে আটশো ভাগ চার সমান দুইশো এই দুইশো টাকা নিজে পাবে এই মেয়ে পাবে তাহলে আমি কমে জানতে চেয়েছিলাম যে সে নিজে কত পাবে নিস্তব্ধ স্বপ্ন ভাই এমনিই কষ্টে আছে পচাইলাম না যাজ্ঞা আচ্ছা যাজ্ঞা আমিও ছেড়ে দিলাম চারশো টাকা ওকে ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন তো পরের ম্যাথে চলে গেলাম আচ্ছা ইউটিউবে ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কি করতে পারবেন পজ করে করে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এর পরের প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার যোগফল আট এবং সংখ্যা দুইটির অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এই যদি হয় সংখ্যার অনুপাত তাহলে সংখ্যা দুইটির গুণফল কত অর্থাৎ দুটি সংখ্যার যোগফল হচ্ছে আট সংখ্যা দুইটির অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এবং সংখ্যা দুইটির গুণফল কত আপনারা কি সমাধান করবেন ফারজানা রহমান কি ভেজাল আছে বলেন আমি ভেজালগুলো সমাধান করে একটু চা ঢেলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ইতি আক্তার ক্লিয়ার বনিল বড়ুয়া বলছে ক্লিয়ার সুমি আকান্ত বলছে ভাইয়া ইউটিউব চ্যানেলের নাম কি বুঝি নাই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Medicareer M E D I space C A R double R আমি দেখেন পিন কমেন্টে একটা উপরে একদম আপনাদের ফোনের উপরের দেখেন এই ভিডিও নিচেই একটা কমেন্টে আমি একটা আর্মি নার্সিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি যারা বিএসসির তারা ভিডিওটা দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনি চ্যানেলে গেলেই আপনি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ওখান থেকে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে ঠিক আছে আচ্ছা নোট করা হয়েছে আশা করছি ম্যাথটা শুরু করেছেন আপনারা আমরা একটু করে ফেলি তাইলে তাহলে দুইটা সংখ্যার যোগফল যোগফল মানেই হচ্ছে এই সংখ্যার সংখ্যাটা ঠিক আছে আমরা কিন্তু এর আগেও দেখছি অনুপাতগুলোর তাহলে যোগফল হচ্ছে যদি আট তাহলে মোট সংখ্যা হচ্ছে কত আট অনুপাত কত তিন অনুপাত আর এক অনুপাত তার মানে চার তার মানে যদি অনুপাত এই হয় তাদের সংখ্যার অনুপাত তাহলে তাহলে প্রথম সংখ্যা কত হবে প্রথম সংখ্যা হবে আট বাই চার গুণ তিন তার মানে দুই তিন দুগুণে ছয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে আট বাই চার গুণ এক অর্থাৎ দুই এইবার সংখ্যা দুইটির গুণফল কত গুণ করেন দেখুন ম্যাথগুলো কিন্তু বুঝলে সহজ অনুপাতের ম্যাথ কিন্তু বুঝলে সহজ ছয় গুণ দুই সমান বারো ক্লিয়ার নাকি কারো কাছে ভেজাল আছে আচ্ছা এই যে একজন কমেন্ট করেছেন বারো হবে কিন্তু তার নামটা আমি উর্দুতে লেখা আরবিতে লেখা সরি আরবিতে লেখা আমি ক্লিয়ার বুঝতে পারছি না সো নামটা কমেন্ট করে জানিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় আচ্ছা গুণফল হবে বারো অনেকেই কমেন্ট করেছেন চার পাইলাম কই চার পাইলেন কই মুমতাহিনা রেজা চার হচ্ছে অনুপাতগুলোর যোগফল দেখেন এই যে তিন আর এক চার এই অনুপাতগুলোর যোগফল আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলেছি সুতরাং আপনার এটা বোঝার কথা অনুপাতের গুণফল হচ্ছে তিন অনুপাত এক আচ্ছা ক্লিয়ার আমরা কি চেঞ্জ করব আমরা কি পরের ম্যাথে যাব তৃষা মুখার্জি বলছে গুণফল টুয়েলভ আচ্ছা ওকে ধন্যবাদ সবাইকে আমার ভাইয়া আমি ইলিয়াস আচ্ছা স্বাগতম আপনাকে অঙ্কগুলো একদম ফরমালিন মুক্ত ধন্যবাদ আচ্ছা এইবার যেটা করেন আমাদের কিন্তু এখন অনেকে দেখছেন ভাই শেয়ার দিতে আমি আবারও বলছি শেয়ার দিতে টাকা পয়সা লাগে না ভাইয়া একটা শেয়ার সারা জীবনের অর্জন ঠিক আছে একটা শেয়ার দিয়ে দেন আচ্ছা এবার আমরা পরের ম্যাথে চলে যাব বলছে এইটা একটু আপনারা সমাধান করে দেন তো আমাকে দেখি কে কে সমাধান করতে পারেন ধানে চাল ও তুষের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন এতে শতকরা কি পরিমাণ চাল আছে ধানে চাল ও তুষের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন এতে শতকরা কি পরিমাণ চাল আছে দ্রুত একটু কমেন্ট দেখে কমেন্ট করেন আজকে আমরা সেঞ্চুরি করে ফেলবো আমাদেরকে সেঞ্চুরি করে ফেলবো অনেকে দেখছে আমাদেরকে আজকে আমার আমরা সেঞ্চুরি কিন্তু ছাড়াই দিব মিষ্টিময়ে মেয়ে লেগছে ভাই আমার নেট সমস্যা হচ্ছে আর একটু বুঝালে ভালো হয় ভাই আপনার নেট সমস্যা হলে আমি চারবার বুঝালেও আপনি বুঝতে পারবেন না সো আপনি কি করবেন ইউটিউব থেকে দেখে নেবেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে দেখে নিন কোনো সমস্যা নাই ভাইয়া প্রথমা রায় কমেন্ট করেছেন আচ্ছা আমরা দেখব এখানে আমাদের যেটুক বুঝতে হবে আমরা ম্যাথটা সমাধান করে ফেলতে পারবো কিন্তু বুঝতে হবে যেটা এখানে শতকরা বলেছে শতকরা বলতে আমরা কত বুঝি শতকরা মানে হচ্ছে মোট পরিমাণ আমার হাতের লেখা খুবই বাজে তারপর বুঝতে হবে আপনাদের মানে হচ্ছে একশো মোট পরিমাণ শতকরা মানে হচ্ছে একশো তার মানে চালের পরিমাণ একশো বাই অনুপাতগুলোর যোগফল কত সাত আর তিন দশ এবং চালের অনুপাত কত দেখেন চাল ও তুষের অনুপাত হচ্ছে এইটা তার মানে চালের অনুপাত হচ্ছে সাত তার মানে দশ দশ সাত দশে সত্তর অর্থাৎ সত্তর শতাংশ চাল রয়েছে চালের পরিমাণ সত্তর তুষের পরিমাণ তিরিশ ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে অনেকেই কমেন্ট করেছেন ধন্যবাদ আপনারা যখন রেসপন্স করবেন তখন আমাদের কিন্তু ভালো লাগে নিস্তব্ধ স্বপ্ন কমেন্ট করছেন সত্তর ওনার জন্য একটা তালি হবে ভাই ভাইয়া আমার কমেন্ট পড়ে না সিলভিয়া নিহীন পড়ি আচ্ছা সানজিদা সারওয়াল চাল সাত আর তুষ হচ্ছে তিরিশ ভুলে সাতের শূন্য সত্তরের শূন্য মানে পড়ছে আচ্ছা ভাই আমাকে একটু বলেন তো কোনো ছেলেদের নাম নিস্তব্ধ স্বপ্ন হইতে দেখছেন ভাই এই ফেসবুকে আপনারা যে দুই নাম্বার নাম দিয়ে চলেন এতে লাভটা কী পান আমাকে একটু শেয়ার করেন তো মানি না ভাই একজনকে ধন্যবাদ দেন কেন সবাইকেই ধন্যবাদ ভাইয়া পরের অঙ্ক বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত চার অনুপাত তিন এতে আর কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে পাঁচ অনুপাত তিন দেখেন ইলিয়াস আপনাকেও ধন্যবাদ আচ্ছা পিসিতে টাইপ করতে গিয়ে সত্তরটা সাথে গেছে আচ্ছা ওকে ভাইয়া আমি আজ প্রথম ক্লাস করতেছি আপনার অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা আমাদের ক্লাসগুলোতে জয়েন করবেন প্রতিনিয়ত আমাদের সপ্তাহে অন্তত তিন চারটা ক্লাস থাকে ফ্রিতে অঙ্কগুলো ছবি খুবই খুবই সহজ লাগতে আছে আর বোঝানোটা অনেক ইজি লাগতেছে ধন্যবাদ আরিয়ান প্রীতম আচ্ছা বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত চার অনুপাত তিন এতে আর কত সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে পাঁচ অনুপাত তিন এখন এইখানে আমাদের দুইটা বিষয় একটা আচ্ছা আমি একটু বারটা খুলে গেছি আমার আচ্ছা ওকে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা শর্টকাটেই করে ফেলব এইখানে এই কত সোনা মেশালে সোনা রূপা রস তারপর হচ্ছে পানি কত কিছুরই তো মিশ্রণ সম্ভব সো আমরা এইটা হচ্ছে বাড়াবো কতটুকু অর্থাৎ আমরা শর্টকাটটা দেখব শর্টকাট আপনারা এটা শর্টকাট দেখব আমরা আপনারা ধরে নিলাম এটা পারেন অ্যানালগ পদ্ধতিতে পারেন তাই আমরা শর্টকাট দেখে নেব শর্টকাট হচ্ছে বর্ধিতের পরিমাণ মানে বাড়াবো কতটুকু সেটা মোট পরিমাণ ভাগ অনুপাদ্যয়ের যোগফল অনুপাতদ্বয়ের যোগফল কোন অনুপাতদ্বয়ের যোগফল প্রথম অনুপাতদ্বয়ের যোগফল প্রথম অনুপাতদ্বয়ের যোগফল গুণ গুণ হচ্ছে প্রথম অথবা দ্বিতীয় রাশি দুটির বিয়োগফল অর্থাৎ একম অথবা দ্বিতীয় রাশির বিয়োগফল আমরা এই একম অথবা দ্বিতীয় রাশির বিয়োগফলটা একটু দেখে নেব মনে হচ্ছে এতদিন ক্লাস না করে বড্ড ভুল করেছি আচ্ছা আপনি কি ভুল করেছেন না ঠিক করেছেন সেটা আমি জানি না তবে আমাদের এই পেইড ব্যাচের পাশাপাশি আমাদের ফ্রি ব্যাচও রয়েছে আচ্ছা আমার স্লাইডটা একটু এরর দিচ্ছে একটু অপেক্ষা করুন হয়তো বা ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক হয়ে গেছে মেবি না এখনো ঠিক হয়নি আচ্ছা একটু এর ফাঁকে আমি একটু বলে রাখি আমাদের এই ফ্রি ব্যাচের পাশাপাশি আমাদের পেইড ব্যাচ রয়েছে যেখানে আমাদের রানিং ব্যাচে ডিপ্লোমা ফুল কোর্স হচ্ছে এক হাজার টাকা এবং বিএসসি ফুল কোর্স হচ্ছে পনেরোশো টাকা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে আপনি আমাদের পেইড ব্যাচে এনরোল করতে করলে পাচ্ছেন সপ্তাহে ছয় দিন লাইভ ক্লাস সাত দিন পরীক্ষা সপ্তাহ শেষে একটা মডেল টেস্ট আমাদের মেডিকেরিয়ার অ্যাপে দশ হাজার প্লাস এমসিকিউ পাচ্ছেন প্রত্যেকটা ক্লাসের শেষে লেকচার নোটস এবং আপনাদের লাইভ সাপোর্ট তো থাকছেই তো যারা এখনও এনরোল করেননি তারা দ্রুত একটু এনরোল করে ফেলেন আচ্ছা আপনাদের স্ক্রিনটা একটু কালো দেখাচ্ছে আমি একটু আবার লেকচার নোটসটা ওপেন করে নিই লেকচার নোটসটা দুর্ভাগ্যবশত কেটে গেছে আচ্ছা আমি বলেছিলাম যে প্রথম অথবা দ্বিতীয় রাশির বিয়োগ ফল আচ্ছা তাহলে আমি যেটা বুঝাইছি কত সোনা মেশাইতে হবে কত সোনা মেশাইতে হবে তাহলে সোনার অনুপাত চেয়েছে সোনার পরিমাণ চেয়েছে তাহলে দেখেন এই বিয়াল্লিশ গ্রাম ওজনে তাহলে এই প্রথমটা হচ্ছে সোনার অনুপাত পরেরটা হচ্ছে তামার অনুপাত পরেও কিন্তু এইটা হচ্ছে সোনার অনুপাত এইটা হচ্ছে তামার অনুপাত ক্লিয়ার তাহলে মোট পরিমাণ কত বিয়াল্লিশ গ্রাম তাহলে প্রথম অনুপাত দেওয়ার যোগফল কত সাত এইবার এবার কি চেয়েছে আপনাকে সোনার অনুপাত চেয়েছে তার মানে এখানে সোনার অনুপাত দেখেন কত পাঁচ এখানে কত চার তার মানে আমার বিয়োগ করতে হবে কোন রাশি প্রথম রাশি তাহলে এই যে প্রথম আর দ্বিতীয় রাশি কেন চাইছে বুঝছেন যদি বলতো যে তামার তাহলে আমরা কি করতাম দ্বিতীয় রাশির বিয়োগফল দিতাম যেহেতু এখানে সোনার চাইছে তার মানে আমরা কি করব আমরা হচ্ছে এই প্রথম রাশির বিয়োগফল দিব প্রথম রাশির বিয়োগফল কি পাঁচ বিয়োগ চার তার মানে বিয়াল্লিশ বাই সাত গুণন হচ্ছে এক ক্লিয়ার আপনাদের তার মানে এইটা এটা কাটা দিলে ছয় তার মানে ছয় গ্রাম মিশাইতে হবে ছয় গ্রাম সোনা মিশাইলে অনুপাত হবে পাঁচ অনুপাত তিন কে যেন কমেন্ট করেছেন প্রতি মাসে কি এক হাজার নাকি একবারে এক হাজার একবারে এক হাজার একবারে আপনি পেমেন্ট করে দেবেন একবারে এক হাজার টাকা পেমেন্ট করে দিলে আপনি ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন আমাদের আর একজন কমেন্ট করেছিলেন যে ফ্রি স্যার কবে কবে ফ্রি ক্লাস একটু জানাইয়েন না আমাদের ফ্রি ক্লাসের কোনো নির্দিষ্ট রুটিন নাই তবে সেক্ষেত্রে আপনাকে আমাদের ক্লাসের আগে আমরা হচ্ছে পেজে পোস্ট করে দেই আমাদের পেজে পোস্ট করে দেই প্লাস আমাদের গ্রুপে পোস্ট করে দেই সুতরাং আপনাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে যে আমাদের কবে ক্লাস থাকে আমাদের গ্রুপগুলোতে একটু খেয়াল রাখতে হবে অসম্পূর্ণ ভালোবাসা বলেছে কিছুই বুঝি না নেট প্রবলেম করে এর পরের ক্লাস থেকে আমরা যাদের নাম হচ্ছে এই উল্টাপাল্টা মানে এই যে যেমন ক্ষণিকের আগন্তুক অসম্পূর্ণ ভালোবাসা নিস্তব্ধ স্বপ্ন এই নামগুলো আমরা পরের ক্লাস থেকে আর উচ্চারণ করব না নিজের নামে ফিরে আসতে আসবেন সবাই অ্যামেলিয়া এভিল গ্রেস লিখেছে নার্সিংয়ে কি ফর্ম সারছে না ফর্ম সারে নাই পূর্ণিমা রায় পূর্ণি লিখেছে ভাই আরেকবার আরেকবার আচ্ছা ওকে আমরা বলেছি বর্ধিতের পরিমাণ বর্ধিত পরিমাণ বলতে আমরা বুঝিয়েছি এই যে কোনটা এক্সট্রা মেশাইতে বলছে এখানে সোনা সোনা মেশাইতে বলছে তাহলে বর্ধিতের পরিমাণ অর্থাৎ সোনার পরিমাণ এরপর মোট পরিমাণ মোট পরিমাণ হচ্ছে মোট ওজন কত বিয়াল্লিশ গ্রাম মোট ওজন বিয়াল্লিশ গ্রাম এবার বলছে প্রথম অনুপাদ্যয়ের যোগফল অর্থাৎ চার আর তিন সাত এই অনুপাদ্যয়ের যোগফল এরপর বলছে প্রথম অথবা দ্বিতীয় রাশির বিয়োগফল প্রশ্নে যেটা চাইবে প্রশ্নে চাইছে কি সোনা তার মানে এই অনুপাতে এইটা আছে সোনা আর এইটা আছে সোনা তার মানে সোনার বিয়োগফল দিছি আমরা এটা হিসেব করলে ছয় গ্রাম উত্তর আসে পরে ম্যাথটা আপনারা একটু করে দেন পরে ম্যাথটার সমাধান আপনারা একটু করে দেন দ্রুত ভাই বেয়াল্লিশ কিভাবে বুঝাই দেন বেয়াল্লিশটা তো এইখানে প্রশ্নেই দেয়া আছে বেয়াল্লিশ ভাই আর কি বোঝাবো বেয়াল্লিশ তো প্রশ্নেই দেয়া আছে এই যে বেয়াল্লিশ গ্রাম আপনারা মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করেন যাতে আমি হচ্ছে নিজেই হতভম্ব হয়ে যাই আচ্ছা আমরা আরও একটু নামাই দেই বলা আছে প্রশ্নে দশ নম্বর প্রশ্ন একশো গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত হচ্ছে থ্রি অনু মানে তিন অনুপাত দুই এতে কি পরিমাণ কমলার রস মেশালে অনুপাত হবে চার অনুপাত পাঁচ ঠিক আছে তাহলে কিসের কিসের রস রস দেয়া আছে জুসে কিসের কিসের রস দেয়া আছে আম ও কমলার ভাইয়া বোঝা যাচ্ছে না ভাইয়া বোঝা যাচ্ছে না কত গ্রাম একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম হ্যাঁ আপনারা এটা একা একা করেন দেখি কি করেন না আচ্ছা আপনারা করেন দেখি কোন কার কি উত্তর আসে এখানে একটা বিষয় আছে একটু খেয়াল করেন কিন্তু একটু খেয়াল করে নিয়েন আচ্ছা, অনেকে বাহাত্তর গ্রাম অনেকেই বাহাত্তর গ্রাম কমলা কমলার রস মেশাতে হবে বলছেন এটা তবে এখানে একটা ব্যাপার আছে যে মিশ্রণের ক্ষেত্রে যেটা হয়েছে আচ্ছা আচ্ছা এরপর পরের ম্যাথটা একটু দেখেন দুইটি রাশির অনুপাত নয় অনুপাত পনেরো পূর্ব রাশি ছয়ত্রিশ হলে উত্তর রাশি কত আচ্ছা আগের প্রশ্নের উত্তর আগের প্রশ্নের উত্তরটা হচ্ছে এই প্রশ্নটা একটু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে এখানে প্রথম যে মিশ্রণ এই যে একশো গ্রাম এই যে একশো গ্রাম মিশ্রণে আমাদের যেটা হচ্ছে এই একশো গ্রাম মিশ্রণে কিন্তু আমরা এই কমলার রস মিশাই নাই এই একশো গ্রাম মিশ্রণে কমলার রস মিশাই নাই সেক্ষেত্রে আমাদের একটা কমন সংখ্যা ধরতে হবে আমাদের একটা কমন সংখ্যা ধরে এই ম্যাথটাকে সলিউশন করতে হবে অর্থাৎ প্রথম রয়েছে তিন অনুপাত দুই তিন অনুপাত দুই যেটা রয়েছে সেটাকে আমাদের একটা কমন সংখ্যা ধরতে হবে ধরুন আমরা একটা কমন সংখ্যা ধরলাম হচ্ছে চার এবার তিন ইন্টু চার অনুপাত দুই ইন্টু চার এবারে কত হলো বারো আর হচ্ছে আট এইবার পরের অনুপাত রয়েছে কত চার অনুপাত পাঁচ এবার আমরা একটা কমন সংখ্যা ধরলাম কত তিন তিন একটা কমন সংখ্যা ধরলাম কেন ধরলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে তিন চারি বারো আর হচ্ছে কি পাঁচ তিনে পনেরো এইবার আমরা দুটো অনুপাত পাইলাম বারো আর বারো অনুপাত আট এবং বারো অনুপাত পনেরো এইটা আমরা কমন সংখ্যাটা কেন নিলাম দেখেন এখন কিন্তু কি হচ্ছে এই যে প্রথমে কি আমের আমের রসটা কিন্তু সমান থাকলো দেখেন আমের অনুপাতটা কিন্তু সমান থাকলো আমার বাড়লো কার অনুপাতটা বাড়লো হচ্ছে কমলার অনুপাতটা এখন আমাদের এই অনুপাত নিয়ে চিন্তা করতে হবে এখন আমাদের এই অনুপাত নিয়ে চিন্তা করতে হবে কারণ এইখানে প্রথম রাশিতে কিন্তু এই প্রথম যে রাশি রয়েছে সেই রাশিতে কিন্তু আমরা মেলাই নাই এটা শুধুমাত্র মেশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য তো এখন আমরা চিন্তা করব যে আমাদের মোট রয়েছে একশো গ্রাম এখন আমরা এই অনুপাতটা নিয়ে চিন্তা করব এখন এই প্রথম অনুপাদ্বয়ের যোগফল দিব প্রথম অনুপাদ্বয়ের যোগফল কিন্তু প্রথম অনুপাদ্যের যোগফল কত বারো আর আট কুড়ি আর উপরে বিয়োগফল হবে এই শেষ অনুপাত অর্থাৎ কমলার তার মানে পনেরো পনেরো বিয়োগ আট সমান কত সাত তার মানে এইটা তাহলে কুড়ি ছয় সাত ছয় বিয়াল্লিশ গ্রাম মিশ্রণের ক্ষেত্রে আমরা যেহেতু এই প্রথম অনুপাতে মিশাই নাই তার মানে আমাদের এইটাকে একটা কমন সংখ্যা দিয়ে গুণ করে মিশ্রণের ক্ষেত্রে আমাদেরকে এইটা করতে হবে ক্লিয়ার সঠিক উত্তর হচ্ছে বিয়াল্লিশ গ্রাম আচ্ছা এর পরের ম্যাথ আচ্ছা আজকে আমাদের যে স্লাইডটা রয়েছে সেটাতে স্লাইডটা বড় হওয়ার কারণে একটু ঝামেলা করছে যে আমরা সোয়াপ করতে গেলে অনেক সময় স্লাইডটা কেটে কেটে যাচ্ছে সেটা একটু সমস্যা হচ্ছে পরের ম্যাথ হচ্ছে দুইটি রাশির অনুপাত নয় অনুপাত পনেরো পূর্ব রাশি যদি ছয়ত্রিশ হয় তাহলে উত্তর রাশি কত এখন আমরা পূর্ব রাশি আর উত্তর রাশি প্রথমেই দেখেছিলাম পূর্ব রাশি আর উত্তর রাশি তাহলে পূর্ব রাশি কোনটা আর উত্তর রাশি কোনটা পূর্ব রাশি হচ্ছে এইটা আর উত্তর রাশি হচ্ছে পরেরটা মানে বাম পাশেরটা পূর্ব রাশি পরেরটা হচ্ছে উত্তর রাশি তাহলে এখন এটা চিন্তা করেন তো কিভাবে করবেন আপনি নর্মাল চিন্তা করেও করতে পারেন যে আমরা আগে যেরকম করছি সেরকমও করতে পারেন অথবা আপনি সমাধান এভাবেও করতে পারেন যে পূর্ব রাশি আমরা জানি তাহলে এই নয় অনুপাত দুই আমরা দেখেছিলাম দুই অনুপাত তিন এটাকে আমরা কিভাবে লিখেছিলাম ভগ্নাংশের ভাবে দুই অনুপাত তিন আর নয় অনুপাত পনেরো থেকে আমরা তাহলে কিভাবে লিখব নয় বাই পনেরো তার মানে এটা হচ্ছে পূর্ব রাশি যদি পূর্ব রাশি এইটা হয় পূর্ব রাশি ছয়ত্রিশ তার মানে উত্তর রাশি আমরা জানি না সেটা আমাদেরকে বের করতে হবে এইটা সমান হচ্ছে এই অনুপাতটা এই অনুপাতটা তার মানে ক সমান কি এই ক সমান হচ্ছে ছয়ত্রিশ গুণন পনেরো পনেরো ভাগ নয় অর্থাৎ চার নং সাঁত্রিশ চার পনেরো ষাট অর্থাৎ ষাট হচ্ছে উত্তর রাশি ষাট হচ্ছে উত্তর রাশি আচ্ছা তাহলে যদি এটা আপনাদের সমাধান করা হয়ে থাকে তাহলে পরেরটা একটু করেন এটাতে চেয়েছে কি এটাতে চেয়েছে হচ্ছে উত্তর রাশি উত্তর রাশি দেয়া আছে পূর্ব রাশি চেয়েছে তাহলে আগেরটা কি ছিল পূর্ব রাশি দেয়া আছে উত্তর রাশি চেয়েছে এটাই কি দেয়া আছে এটাতে উত্তর রাশি দেয়া আছে পূর্ব রাশি কত খুঁজে বের করেন দ্রুত সমাধান দেন আমরা কিন্তু শেষ করতে হবে আমাদেরকে আমাদের এক ঘন্টা চার মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে আপনাদের অনুপাত চ্যাপ্টারটা আমি একদিনেই শেষ করতে চেয়েছি বিধায় আমাদের একটু বড় হয়ে যাচ্ছে আচ্ছা পূর্ব রাশি চুয়ান্ন আচ্ছা এটা সঠিক উত্তর হচ্ছে পূর্ব রাশি চুয়ান্ন তার মানে আমরা সঠিক উত্তর কিন্তু অনেকের কমেন্ট থেকেই পেয়ে গেছি তাই এটা সঠিক উত্তর হচ্ছে চুয়ান্ন আপনারা যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন তারা হচ্ছে এটা ভিডিওটা পজ করে তারপর আপনারা সমাধানটা করে দেবেন তাহলে পরের ম্যাথে চলে যাই আমরা বলা হচ্ছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার ছয় লিটার হবে এটা ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত এক্ষেত্রে আমরা যে শর্টকাটটা ব্যবহার করব সেটা হচ্ছে যার পরিমাণ চাইছে মানে পৃথকভাবে পরিমাণ সমান যাদের বেশি পরিমাণ আমরা এটাকে মিলালে পরে আমরা কিন্তু পেয়ে যাব তাদের অনুপাতের বিয়োগফল আর যার পরিমাণ তার ভাগ আমরা একটু দেখে নেই বলছে পৃথকভাবে পরিমাণ যাদের বেশির পরিমাণ তাদের অনুপাতের বিয়োগ ফল এবং যার পরিমাণ তার ভাগ অর্থাৎ আমরা একটু মিলাই এখানে চেয়েছে কি পানির পরিমাণ তাহলে পানির পরিমাণ চেয়েছে যাদের বেশি যাদের বেশি পরিমাণ কাদের বেশি কার বেশির পরিমাণ দুধের পরিমাণ বেশি তার মানে দুধের পরিমাণ কতটুকু বেশি ছয় লিটার ছয় এবার তাদের অনুপাতের বিয়োগ ফল ঠিক আছে তাদের অনুপাতের বিয়োগ ফল তাদের অনুপাত কি এইখানে যে অনুপাতটা দেয়া আছে সেটার বিয়োগ ফল এইখানে অনুপাতের বিয়োগ ফল গুণ যার পরিমাণ তার ভাগ এখন এখানে চেয়েছে কি পানির পরিমাণ পানির পরিমাণ চেয়েছে এখন পানির ভাগ কত ছিল পানির ভাগ কত ছিল দুই ভাগ অর্থাৎ দুই দিয়ে গুণ অর্থাৎ ছয় ভাগ তিন গুণ দুই অর্থাৎ দুই গুণ দুই সমান চার লিটার চার লিটার পানির পরিমাণ কত চার litre clear Faisal Kabir Matiur comment করেছেন চার লিটার আচ্ছা আর অনেকেই কমেন্ট করেছেন ঠিক আছে তাহলে আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মেডিকেরিয়ার অ্যাপের সৌজন্যে আপনাদের যারা ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাচ চলবে সেই এক্সাম ব্যাচে হচ্ছে আপনিও অংশ নিতে পারেন শুধুমাত্র আমাদের মেডিকেরিয়ার অ্যাপটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে দেন হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা ব্যবহার করে রেজিস্ট্রেশন করবেন এবং ফ্রি ব্যাচে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনার আমাদের রুটিন অনুযায়ী যে প্রত্যেক দিন যে পরীক্ষাটা হয় সেটা আপনি অংশ নিতে পারবেন আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি ব্যাচে প্রত্যেক দিন একটা পরীক্ষা চলবে তো আপনি চাইলে সেটা তো আপনি অংশ নিতে পারেন আচ্ছা আমরা পরের ম্যাটটা দেখব আর যারা আমাদের এখনও ভর্তি হন নাই কোনো নার্সিং কোচ ভর্তি কোচিংয়ে আমাদের অনলাইন কোচিংয়ে dream nurse two thousand twenty two running ব্যাচে আপনি ভর্তি হতে পারেন আমাদের ফুল কোর্স বিএসসি হচ্ছে পনেরোশো টাকা এবং ডিপ্লোমা হচ্ছে এক হাজার টাকা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে এটাতে বলছে ক এবং ক্ষয়ের অনুপাত চার অনুপাত সাত খ এবং গয়ের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে ক খ গয়ের মান নির্ণয় করো অর্থাৎ আমরা এখানে যেটা দেখব একটা আঠু আঠু ভাঙ্গা দয় আমরা একটা মেথড দেখব আমরা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা আচ্ছা আচ্ছা হাঁটু ভাঙ্গা দেওয়া মেথডটা হচ্ছে এরকম দেখুন ক অনুপাত খ অনুপাত গ সমান প্রথমে আমরা এই দুইটাকে গুণ করব চার গুণন পাঁচ অনুপাত এবারে আমরা এই তীরটা হাঁটু ভাঙ্গা দয়ের মতো দেখতে হয়েছে এটা হাঁটু ভাঙ্গা দয়ের মতো তাহলে এই অনুপাতগুলো গুণ করব সাত গুণন ছয় অর্থাৎ বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাহলে কখ গয়ের মান কত কখ গয়ের মান হচ্ছে বিশ পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ ঠিক আছে ক্লিয়ার আপনাদের আচ্ছা এটা আপনি জানেন হাঁটু ভাঙা দেওয়ার মেথড আপনি জানেন মুমতাহিনা তাহলে এইটার মান নির্ণয় করে দেন দ্রুত এইটার মান নির্ণয় করে দেন আচ্ছা এই প্রশ্নটার উত্তরটা আপনারা একটু দ্রুত করে আমাকে জানান যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন বা যারা যারা দেখছেন তারা হচ্ছে এটা ভিডিওটা পজ করে এটার সমাধান ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আটাশ পঁয়ত্রিশ পঞ্চান্ন ধন্যবাদ সবাইকে এটার কত আটাশ পঁয়ত্রিশ পঞ্চান্ন আচ্ছা এরপর আমরা একটা ম্যাথ দেখব দুটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত হবে দুই অনুপাত তিন সংখ্যা দুইটি কি কি সংখ্যা দুইটি কি কি তাহলে কি দেখলাম দুটি সংখ্যার অনুপাত কত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত হবে কত দুই অনুপাত তিন সংখ্যা দুইটা কি কি এখন এইটার ক্ষেত্রে যেটা হবে এইটার ক্ষেত্রে আমরা শর্টকাটে সমাধান করতে পারবো না আমাদেরকে একটু বিস্তারিত দেখতে হবে আমরা দেরি না করে সেটা দেখে ফেলি প্রশ্ন মতে আমরা কি করতে পারি তাহলে আমরা সংখ্যা দুইটা কি তা তো জানি না ধরি সংখ্যা মানে এই যে প্রথম সংখ্যা যেহেতু অনুপাতটা দেয়া আছে তার সাথে আমরা চিন্তা করি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কত আট এক্স এখন প্রশ্নে কি বলছে এই সংখ্যা দুইটার সাথে উভয়ের সাথে যদি দুই যোগ করি তার অনুপাত হবে কত এই দুই অনুপাত তিন অর্থাৎ প্রশ্ন মতে কি পাঁচ এক্স যোগ দুই অনুপাত আট এক্স যোগ দুই অনুপাত সমান দুই অনুপাত তিন অর্থাৎ পাঁচ এক্স যোগ দুই আট এক্স যোগ দুই সমান দুই বাই তিন এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কি হবে তাহলে হবে দেখুন তাহলে কি হবে ষোলো এক্স যোগ চার পনেরো এক্স যোগ ছয় তার মানে ষোলো এক্স বিয়োগ পনেরো এক্স সমান ছয় বিয়োগ চার অর্থাৎ এক্স সমান দুই তার মানে দুইটাকেই আমাদের কি করতে হবে এক্সের মান যেহেতু দুই তাহলে পাঁচ দিয়ে দুইকে গুণ করে দেই তার মানে সংখ্যা দুটি হচ্ছে একটা হচ্ছে দশ আর একটা হচ্ছে ষোলো এখন এটার একটা শর্টকাট হচ্ছে যদি এই যে দ্বিতীয় অনুপাত সেকেন্ড অনুপাত যেটা এইটার বিয়োগফল যদি এক হয় তবে সেক্ষেত্রে সবসময় এই যে প্রথম অনুপাতটাকে সেটাকে হচ্ছে দুই দিয়ে গুণ করতে হবে প্রথম অনুপাত যেটা থাকবে সেটাকে দুই দিয়ে গুণ করতে হবে যদি দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাতের বিয়োগফল যদি এক হয় ক্লিয়ার দ্বিতীয় অনুপাতের বিয়োগফল যদি এক হয় তার মানে এই যে দ্বিতীয় অনুপাত যেহেতু দেয়া আছে দুই অনুপাত তিন তাহলে এটার বিয়োগফল কত দুই তিন বিয়োগ দুই মানে হচ্ছে এক তাহলে তিন বিয়োগ দুই এক হইলে তার মানে দুই দিয়ে গুণ করতে হবে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে আমি আবারও বলছি যারা যারা এখনও কোথাও কোনো নার্সিং কোচিংয়ে ভর্তি হননি তারা আমাদের মেডিকেরিয়ার অ্যাপের যে dream nurse two thousand twenty two course রয়েছে সেটাতে এনরোল করে নিতে পারেন আমাদের বিএসসি ফুল কোর্স হচ্ছে পনেরোশো টাকা এবং আমাদের ডিপ্লোমা ফুল কোর্স হচ্ছে এক হাজার টাকা আপনারা কোর্স ফি পেমেন্ট করে আমাদের পেইড ব্যাচে এনরোল করে নিতে পারেন আমাদের রানিং ব্যাচ বিগত যে ক্লাস প্লাস পরীক্ষা সবগুলো আপনি হচ্ছে রেকর্ডে পেয়ে যাবেন জ্যাসমিন খুশি মনি লিখেছে বুঝতে পারলাম না আরেকবার প্লিজ আচ্ছা আমরা বলেছি যে এই সংখ্যা দুইটা কি কি তা তো আমরা জানি না সুতরাং আমরা অনুপাতটা জানি তাহলে আমরা একটা সহক ধরে নিচ্ছি এক্স তার মানে বলছে কি তাহলে দুইটা সহক এই অনুপাতের সাথে সহকটা গুণ করেছি ফাইভ এক্স এবং এইট এক্স এখন বলছে যে এই যে অনুপাতটা এই উভয় সংখ্যার সাথে উভয় সংখ্যার সাথে যদি দুই যোগ করি তার অনুপাত হবে দুই ইস্টু টু তিন তার মানে আমরা এই প্রথম সংখ্যার সাথে দুই যোগ করলাম দ্বিতীয় সংখ্যার সাথে দুই যোগ করলাম তাদের অনুপাত সমান দুই অনুপাত তিন তাহলে এই যে তাদের অনুপাত দুই অনুপাত তিন এইটা আমরা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর আমরা এক্স এর মান পেলাম কত দুই তাহলে এই যে এক্স এর মান পেলাম দুই সেটাকে আমরা এই যে অনুপাতের সাথে গুণ করে দিলাম কারণ এই যে আমরা এক্স ধরছিলাম তাহলে অনুপাতের সাথে গুণ করে আমরা সংখ্যা দুইটা পেয়ে গেলাম একটা হচ্ছে দশ এবং আরেকটা হচ্ছে ষোলো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে হ্যাঁ এই এইটা হচ্ছে একটু বড় হয়ে গেছে সুতরাং দেখা যাচ্ছে না এখন মনে হয় দেখা যাবে আপনি একটু দেখেন চেষ্টা করেন মিষ্টি মেয়ে দেখুন এখন মেবি দেখা যাচ্ছে আচ্ছা হ্যালো ভাইয়া আমি মেডিকেরিয়ারে তিশামণি লিখেছেন ট্রাই করেও কি ফ্রিতে কিছু করতে পারছি না আপনি আমাকে ইনবক্স করুন আমি হচ্ছে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করছি পুলিশ জোয়ারদার বলছে আরে ভাই আজব তো ক্লাসের মধ্যে কারে খুঁজেন আচ্ছা ওনাকে খুঁজতে পাঠাই দিছি পার্থ রায়কে খুঁজতে পাঠাই দিছি এখন উনি ভাগারে গিয়ে খুঁজুক ভাই শর্টকাটটা আরেকবার বুঝান শর্টকাটটাতে আমি বলেছি যে এই যে সেকেন্ড অনুপাত রয়েছে দ্বিতীয় অনুপাত এই দ্বিতীয় অনুপাতের বিয়োগ ফল অর্থাৎ তিন বিয়োগ দুই সমান সমান এক হয়েছে যদি দ্বিতীয় অনুপাতের বিয়োগফল এক হয় তবে সবসময় প্রথম অনুপাতকে প্রথম অনুপাতের ইন্ডিভিজুয়াল সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে ক্লিয়ার মুমতাহিনা ভাগারে কি মানে ওনাকে ব্লক করে দেয়া হয়েছে ক্লিয়ার ভাগার ভাগার বলতে এটা হচ্ছে ময়লা ফেলায় যেখানে সেটাকে মূলত ভাগার বলতে সেটা বোঝায় মানে যেখানে মরা পশু পাখি বা মরা জিনিসপত্রগুলো ফেলা হয় সেটাকে ভাগার বলে তো আমি এই যে ফেসবুকে আমার চোখে যেগুলো হচ্ছে ময়লা আবর্জনা দেখি সেগুলো আমি ভাগারে দিয়ে দিই যতক্ষণ আমার রাইট আছে ঠিক আছে কারো কোনো কনফিউশন আছে আচ্ছা আজকের ক্লাস কেমন লাগতেছে সর্বোপরি কমেন্ট করেন আজকের ক্লাস কেমন লাগতেছে দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আজকের ক্লাস কেমন লাগতেছে আচ্ছা ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে ষোলো ইন্টু ষোলো ইন্টু প্লাস আট পঁচিশ প্লাস সিক্স এইটা বুঝিনি ষোলো ইন্টু প্লাস আট কোথায় আরে বাবা এখানে আমি আড়াআড়ি গুণ করেছি এখানে আড়াআড়ি গুণ করেছি দেখেন এবারে ক্লিয়ার হয়ে গেছে এইটা চার এটা আট না এটা হচ্ছে চার আমি সবগুলোই তো বা মানে ইংরেজি অক্ষরে লিখিনি আমি তাহলে এটা হচ্ছে চার যেহেতু ষোলোটা এভাবে লিখছি ধরে নিতে হবে এটা চার এটা আট না ক্লিয়ার বলছে ইশাক ইশাক এটা এর নাম কি আমি ঠিক মতো আজকে আমি খুব কষ্ট পেয়েছি আপনার জন্য অনেক অনেক সমবেদনা ভালো ভাইয়া বাট একটু আর্লি হলে ভালো আমি বুঝতে পারিনি আর্লি আর্লি মানে কি অ্যাডমিশন ফর্ম ফিল আপ কি উনিশে মার্চ থেকে শুরু এই খবর কইছে কেটা হ্যাঁ এইটা হচ্ছে পোস্ট বেসিকের যারা ডিপ্লোমার তিন বছরের কোর্স শেষ করেছে তাদের ভাই আপনারা হচ্ছে যখন অনলাইনে কিছু দেখবেন তখন যাচাই করেন আপনারা প্রত্যেকে পড়াশোনা জানেন তো আপনি পড়ে পড়েন চোখের সামনে যেটা দেখলেন সেটা সেটার কান চিলে নিয়ে গেছে তার পিছে দৌড়েলে তো কাজ হবে না আপনি পড়েন ভালো করে পড়ে তারপর যাচাই করেন ওই যে আয়মান সাদিক সাহেবের একটা ডিজিটাল একটা লিটারেসি ছিল যেটাতে বলেছিল যে ফেসবুকে সব সত্য নয় যাচাই না করে শেয়ার নয় তো আপনাকে আগে কি করতে হবে আপনাকে আগে হচ্ছে যাচাই করতে হবে তারপর শেয়ার করতে হবে মুমতাহিনা রেজা বলেছে ভাইয়া খুব বেশি ভালো না আপনার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি আমরা ভিডিওটাকে ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে পজ করে করে আপনি নোট করে নিতে পারবেন সবাইকে বলছি যারা নোট করতে চান আমি ভিডিওটা খুব দ্রুততম সময়ের মধ্যে ইউটিউবে দিয়ে দিচ্ছি আপনি হচ্ছে সেখান থেকে ভিডিওটা পজ করে করে দেখে দেখে নোট করে নিতে পারবেন আপনারা এবং নোট করে রাখেন সবাই আপনাদের জন্য অনেক অনেক কাজে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন মিষ্টি মেয়ে ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে Medicareer M I space C A R double R আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ